নমস্কার আমি তারানাথ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তো কেমন আছো সবাই জ্যোতিষ ম্যাজিক নয় লজিক আর তন্ত্র অদৃশ্য হলেও সত্য জ্যোতিষ এবং তন্ত্র পুরোপুরি দুটি ভিন্ন বিষয় ঠিক আয়ুর্বেদ ও অ্যালোপ্যাথি যেরকম আয়ুর্বেদ ও অ্যালোপ্যাথি যেমন ভিন্ন বিষয় হলেও তাদের উদ্দেশ্য মানুষের রোগ নিরাময় করা তন্ত্র ও জ্যোতিষও ঠিক তেমনি মানুষের জীবনে দুঃখ দুর্দশা ও অসময়ের সাথী হয়ে মানুষকে মুক্তি পেতে সাহায্য করে আসছে যুগ যুগ ধরে আর আমাদের জীবনে নানা সমস্যা তা আবার অগুন্তি রোগ ভোগ শোক তাপ অগুন্তি সমস্যা তো এই সমস্যাটা আমি একটা ছোট্ট ছন্দের মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব কেউ ভুগছে স্বামী নিয়ে কেউ বা আবার বউ কেউ ভুগছে প্রেমিক নিয়ে কেউ বা পরের বউ কেউ ভুগছে চাকরি নিয়ে চাকরি পায় না কেউ কেউ ভুগছে টাকা ধার দিয়ে কেউ বা পায় না ঋণ পেটের রোগে পাচ্ছে না খেতে কেউ বা চাইছে ভিক্ষা দিন কারো মাথায় ছাদ নেই কো ফাঁকা পড়ে আছে প্লট কারো আবার লোক নেই থাকার বেচতে পারছে না ফ্ল্যাট সমস্যার শেষ নেই কো ঘুষতে ঘুষতে জীবন সারা জীবনের শেষ ভরসা জয় মা কামাখ্যা জয় মা তারা তো আমাদের যে কত রকম সমস্যা তার ঠিক নেই কিন্তু যদি আমরা সব সমস্যার একদম গোড়াতে যাই তো দেখব দুটো জায়গায় এসে শেষ হচ্ছে একটা টাকা পয়সা আর একটা সম্পত্তি আপনি যে সমস্যাটা নিয়ে আমার ভিডিওটা দেখছেন কিংবা আমাকে ফোন করছেন একটু ভেবে দেখুন শেষ পর্যন্ত কিন্তু এই দুটো জায়গাতে এসেই দাঁড়াবে একটু ভাবুন তো সমস্যা যেমন আছে তেমনি সমাধানও আছে শুধু সঠিক জায়গাটাতে আমাদেরকে আঘাত করতে হবে আমাদের জীবনে অনেক সমস্যা আছে যেগুলো আমরা কিন্তু নিজেরা চাইলেই মিটিয়ে নিতে পারি কিন্তু আমরা আমাদের ইগো কিংবা ইচ্ছে করে যে সমস্যাগুলোকে আমরা সমাধান করে নিই না তো আমাদের জীবনে সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে অনেক রকম সমস্যা থাকে সেটা বিভিন্ন রকম হতে পারে তবে আজ আমি কোনো রিলেশনশিপ ঠিক করার কথা নিয়ে বা এর সমাধান নিয়ে কথা বলবো না আজ কথা বলবো রিলেশনশিপ থেকে কি করে বেরিয়ে আসতে পারেন কিংবা আপনার প্রিয়জনকে কি করে আপনি বার করে নিয়ে আসতে পারেন হয়তো কথা একটু খুলে না বললে বুঝতে পারবেন না তাই একটু খোলসে করে বলছি আপনার স্বামী বা স্ত্রী সংসার ফেলে দিয়ে অন্য কোথাও মন দিয়ে ফেলেছে আবার দেখা যাচ্ছে কারো সাথে আপনি ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন এবং কেউ আপনাকে কথা দিয়েছে আপনার সঙ্গে ঘর বাঁধবে এবং সেই কথার উপর ডিপেন্ড করে আপনি অনেক ডিসিশন নিয়ে ফেলেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে সে আর সেই কথা রাখতে পারছে না এবং সে দেখা যাচ্ছে আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে কিংবা অন্য কোথাও সে মন দিয়ে বসেছে এতে দেখা যাচ্ছে আপনাদের দুজনের ফ্যামিলিদেরই বহুত প্রবলেম হয়ে যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দিয়েছে এক কথায় বলতে গেলে কোনো তৃতীয় ব্যক্তি এসে তছনছ করে দিয়েছে আপনাদের সুখের জীবন আর এরকম সমস্যা শুধু আজ থেকে নয় এটা যুগ যুগ ধরে হয়ে আসছে তো এর সমাধান কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্র দিয়ে গেছে আজ আমি আপনাদের সেই অদ্ভুত এবং প্রভাবশালী তান্ত্রিক প্রয়োগ নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যা আপনাদের এই তৃতীয় ব্যক্তির কবল থেকে আপনার প্রিয়জনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনি আর এই প্রয়োগটা যে কোনো মা বাবাও তার সন্তানের জন্য করতে পারেন যদি আপনার সন্তান কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে তো সেখান থেকে আপনার সন্তানকে বের করে নিয়ে আসার জন্য এই প্রয়োগটা একদম অব্যর্থ তো চলুন জেনে নেই তন্ত্র প্রয়োগটা কি করে করব সবার প্রথম কোনো তন্ত্র কিংবা কোনো কিছু করতে গেলে তন্ত্র প্রয়োগ কিংবা কোনো কিছু প্রয়োগ করতে গেলে কিছু সামগ্রিকের দরকার পড়ে অর্থাৎ কিছু জিনিসপত্রের দরকার পড়ে তো এখানে জিনিসপত্রগুলো আমি আপনাকে একটু আলোচনা করছি একটা বেলপাতা অষ্টগন্ধার কালি বাজ পাখির একটা পালক একটা চাকু আর একটা জাগানো মহাকাল বা মানুষের মরার মাথা এবার কথা হচ্ছে সবাই হয়তো এই কাজটা করতে পারবে না তো যাদের করতে অসুবিধা হবে আমি পুরোপুরি ভিডিওটা সম্পূর্ণ দেখুন বুঝে যাবেন আমি কি বলতে চাইছি না চাইছি তো এই করার সামগ্রিক লাগবে আর হচ্ছে আমরা এইটা কোন সময় এবং কিভাবে করব তো শনিবার দিন মহেন্দ্র যোগ অর্থাৎ দিনের মধ্যে একটা মহেন্দ্র যোগ হয় ঠিক অমৃত যোগ হয় মহেন্দ্র যোগ হয় মহেন্দ্র যোগে পশ্চিম দিক মুখ করে বসে চামড়ার আসনে বা কিংবা কোনো কালো কম্বলের আসনে বসে এই তন্ত্র ক্রিয়াটা করতে হবে শ্মশানে চৌরাস্তায় কিংবা কোনো একটা নির্জন স্থানে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না তো এবার এক এক করে আমরা প্রয়োগটা কি করে করব পুরো ডিটেলস আমি আপনাদের সময় এক এক করে আলোচনা করছি এই প্রয়োগটা করতে হবে কোনো শনিবার দিন মহেন্দ্র যোগে আগেই বলেছি একটা জাগানো মরার মাথার উপর একটা বেলপাতা রাখবেন এবার বেল পাতার দুই সাইডে যে পাতা অর্থাৎ বা দিকে ও ডান দিকে যে দুটো পাতা তো বা দিকে মানে যে দুজনের মধ্যে নাম যে দুজনকে বিচ্ছেদ করা হবে সেই দুজনের নাম নিচের দুটো পাতায় লিখতে হবে এবং সোজাসুজি যে ওপরে কিংবা মিডিলের যে পাতাটা সেই পাতাটায় আপনার নাম লিখবেন এবার নামটা লিখবেন ওই যে বলেছি অষ্টগন্ধার কালী ও যে আপনাকে বাজ পাখির পালক নিয়ে আসতে বলেছিলাম বাজ পাখির পালকটা একটু কেটে নিয়ে পেছনটা মানে যেমন লেখে সেরকম কলম তৈরি করে বেলপাতার উপরে নাম তিনটে লিখে দেবেন এবার নাম লেখা হয়ে গেলে যে চ্যাং মাছটা আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে বলেছিলাম সেই চ্যাং মাছটাকে একদম মাথা থেকে বরাবর কাটবেন এবং তার যে রক্তটা সেই রক্তটা দিয়ে ওই মরার মাথাটা এবং ওই বেল পাতাটাকে স্নান করাবেন এবং যখন স্নান করাবেন তখন কিন্তু যত মানে এই একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা তিনবার বলবেন ওম নমো শ্মশান কালী নমো ডাকিনী যোগিনী শান্তি প্রশান্তি নমা আরেকবার বলছি ওং নমো শ্মশান কালী নম ডাকিনী যোগিনী শান্তি প্রশান্তে নমা এই মন্ত্রটা তিনবার বলবেন এবার হয়ে গেল এবার হয়ে যাওয়ার পরে এবার ওই যে আপনাকে বলেছেন চাকু নিয়ে আসতে এবার ওই চাকুটা দিয়ে ওই যে যে দুজনকে বিচ্ছেদ হবে সে দুজনের ছবি এবার সামনে রাখবেন এবং সামনে রাখার পরে সেই ছবিটা ধ্যান করবেন এবং চোখ বন্ধ করে যে মন্ত্রটা আমি বলছি এই মন্ত্রটা বলবেন দেবীর মধ্যে শ্রেষ্ঠ শ্মশান কালী তারা এবার তাদের দুজনের নাম অমুক অমুকের বিদ্বেষণ নইলে চলবে খাড়া কালী রক্ষা করমরে ডাকিনি বায়ে যোগিনী ডায়ে ধরে আলাদা যদি না হয় কালীর বরে ডাকিনি যোগিনী রক্ত পিপাসায় মরে ওম ক্রিং ক্রিং ক্রিং ফট মন্ত্রটা আরেকবার বলছি দেবীর মধ্যে শ্রেষ্ঠ শ্মশান কালী তারা অমুক অমুকের বিদ্বেষণ নইলে চলবে খাড়া কালী রক্ষা করো মোরে ডাকিনি বায়ে যোগিনী ডায়ে ধরে আলাদা যদি না হয় কালীর বরে ডাকিনি যোগিনী রক্ত পিপাসায় মরে ওম ক্রিং ক্রিং ক্রিং ফট এই মন্ত্রটা সাতবার জপ করবে এবং সাতবার ওই যে যে দুজনকে বিদ্বেষণ করবেন এই দুটো বেলপাতার মধ্যে চাকু দিয়ে পোচ দেবেন অর্থাৎ কাটবেন একটু একটু করে ক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরে কাটা বেলপাতার দুটো দুটো গর্ত করবেন এবং দুটো গর্ত করে পুঁতে দেবেন ওর নিজের নাম লেখা যে বেল পাতাটা আছে এটা গুরুর নাম করে অর্থাৎ নিচু হয়ে মানে দু পায়ের ফাঁক দিয়ে পাতাটা ফেলে দেবে ও পেছনে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবে এবং পথে কারোর সঙ্গে কথা বলবে না আর একুশ দিন গঙ্গা ফল খাবে না তো এটা একটু তোমার জন্য মিস্ট্রিয়াস রইল একটু গঙ্গা ফল কি এটা একটু নিজে রিসার্চ করবে সব কিছু আমি বলে দিলে হবে না একটু নিজেকে পরিশ্রম করতে হবে একুশ দিন গঙ্গা ফল খাবে না একুশ দিনের মধ্যে কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে কাজ হয়ে যাওয়ার পর শ্মশানে গিয়ে শ্মশানকালীর ভোগ ও ডাকিনী যোগিনীর জন্য রক্ত সমেত কাঁচা মাংস ভোগ দেবেন আর যারা করতে পারবেন না তারা আমার সঙ্গে তারাপীঠ এসে দেখা করবেন আমি দাঁড়িয়ে থেকে কাজটা করিয়ে দেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার গুরু থেকে প্রাপ্ত এই প্রয়োগ করে উপকৃত হন তাহলে ভিডিওটাকে লাইক দেবেন আর যদি আপনার পরিচিত কেউ এরকম সমস্যায় পড়ে তাহলে তাকে এই ভিডিও লিঙ্কটা নিশ্চয়ই শেয়ার করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল আজ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে যে বেল আইকনটি আসবে সেটিকে অল নোটিফিকেশন করে ক্লিক করে দেবেন আর কোনো রকম ইনকোয়ারি থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব জয় মাতার জয় মা কামাখ্যা